এত চমৎকার একটা কথা বলেছেন আব্দুল হামিদ ফাইজি হাফেজাহুল্লাহ তার একটা কিতাবের মধ্যে তিনি আরবির কিতাবের হাওয়ালা দিয়ে চার পাঁচ জন আলেমের উক্তি পেশ করেছেন তাতে আছে আহমদ ইবনে হাম্বালের উক্তি তাতে আছে ইমাম শাফি রাহমাহুল্লার উক্তি তাতে আছে ইসহাক রাহমাহুল্লার উক্তি প্রখ্যাত তাবি বা এরকম আরও কয়েকজনের উক্তি এনেছেন তারা কি বলেছে জানেন যেই ব্যক্তি তাকবির থেকে সালাম ফেরা পর্যন্ত যতগুলো কাজ আছে এগুলোকে যদি ভাগ করে যদি বলে এটা ফরজ এটা সুন্নত এটা না করলেও চলে তাহলে সে মন্দ কাজ করলো আরও মন্দ আরও কঠিন শব্দ ব্যবহার করেছে আমি ওদিকে গেলাম না বেদাত পর্যন্ত বলেছেন তারা যে যেই ব্যক্তি বলবে এটা নামাজের ফরজ এটা ওয়াজিব এটা সুন্নত এভাবে যারা ভাগ করবে তাদেরকে বেদাতি পর্যন্ত বলেছেন কে ইমাম শাহে ইসহাক আহমদ ইবনে হাম্বল তাদের মতন ব্যক্তিরা কেন তারা বলতেছেন সাহাবা একরামরা কোনোদিন এইভাবে ভাগ করতো না যেটা ওয়াজিব এটা ওয়াজিবের মতো গ্রহণ করতো আর যেটা সুন্না সেটা সুন্নতের মতন গ্রহণ করতো এটা সাহাবিদের চরিত্র ছিল না বরং তারা মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামকে যেইভাবে দেখেছে যা করতে দেখেছে সেটাকে ফরজের মতন পালন করত। এটা সাহাবা একরামদের নীতি আমাদের নীতি হলো যখনই বলা হয় দাঁড়িয়ে রাখা সুন্নত আপনি কি ভাবেন মনে হচ্ছে এটা ফেলে দেওয়ার জিনিস যখনই বলা হয় রফলেদান করা সুন্না আমেন বলা সুন্না তখন আপনার কাছে এখানে জায়গা পায় না কেন কার সুন্না তারা এই জন্য বলেছেন এই পার্থক্য করা কোনো মুসলমানদের অধিকার নাই বরং রাসুল সাল্লাহ সাল্লাম থেকে যা আপনি প্রাপ্ত হবেন প্রমাণ হয়ে গেলে আপনাকে মানতে হবে এটা আপনি বাধ্য এটা হচ্ছে তাদের মেন্টালিটি কিন্তু আমরা এই সুন্নত ফরজ ওয়াজিবের মার পেয়েছে আমরা এগুলোকে মূল্যায়ন মূল্যহীন ভাবি এই জন্যই তো আপনি প্রশ্ন করেন যে হুজুর আমি যদি রফলেদের না করি তাহলে কি আমার সালাত হবে না কেন আপনার এই প্রশ্ন এই জন্য আমাদেরকে কী করতে হবে নামাজের ক্ষেত্রে রাসুসলাম থেকে যা কিছু প্রমাণিত হয়েছে আপনার কাছে প্রমাণ হলো না এটা হচ্ছে বিষয় প্রমাণ হয়ে গেলে আপনি আপনার অন্তর থেকে মেনে নেন যেটা আমাকে করতেই হবে এটাতেই করলাম করা যাবে কি যাবে না ওইভাবে আপনি ভাববেন না এটা তাদের উক্তি আমি আপনার কাছে পেশ করলাম তাদের বড় ব্যক্তিদের কথা না পেতাম তাইলে হয়তো আমি বললে আমার কথাটাকে উড়িয়ে ফেলে দিতে পারতেন বলতো আমি নতুন বক্তা যা খুশি তাই বলে কিন্তু বড়দের উক্তি আমি আপনাদের কাছে পেশ করে দিয়েছি তারা ওই লোককে বেদাতি পর্যন্ত বলেছে কিন্তু কেন তাহলে ফিকার কিতাবের মধ্যে এই যে ফর সুন্নত রোকন ওয়াজিব শর্ত এগুলোকে ভাগ কেন করেছে আমাদেরকে বোঝানোর জন্য কারণ কিছু কিছু ক্ষেত্র আছে আপনার দ্বারা যদি আমিন বলা না হয় রফিরদান করতে আপনি ভুলে গেছেন তাহলে কি নামাজটা বাদ হয়ে যাবে এইগুলোকে পার্থক্য করার ক্ষেত্রে তারা এখানে সুন্না শব্দ প্রয়োগ করেছেন এটাকে ছেড়ে দেওয়ার জন্য আপনাকে বলা হয়নি বরং এই ক্ষেত্রে আপনার নামাজটা বাতিল হবে না নামাজটাকে টিকানোর জন্য বলেছেন যে না এই ক্ষেত্রে তোমার নামাজ বাতিল হবে না কারণ মিস্টেক বশত বশত অনেক কাজ হয়তো আপনি করতে পারেন না অনেক সময় সুরা ফাতেহা পড়েন সাথে আরেকটা সুরা পড়েন কিন্তু অনেক সময় ভুলে আপনি আরেকটা সুরা পড়েন নাই সুরা ফাতেহাই পরে রুকু চলে গেছেন তাহলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে না আমরা বলবো বাতিল হবে না তখন কি বলা হয়েছে ওটা না কিন্তু এটাকে ছেড়ে দেওয়ার জন্য তো বলা হয় নাই তো এইভাবে গ্রহণ করতে হবে তাদের এই কথাটা খুব চমৎকার লেগেছে যে আসলে আমাদেরকে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের আদর্শগুলোকে এইভাবে গ্রহণ করতে হবে আমি আপনাকে যেটা বুঝাই আসলে আমি যখন পড়ি আমি এটা ফিল হয় যদি আমি আপনাকে এইভাবে বুঝাইতে পারি না এমনি ওমার রাজি আল্লাহ হোমা একদিন সফরে যাচ্ছেন একটা জায়গা দেখে উনি গিয়ে বসলেন তার প্রস্তাবে ধরে নাই হুদ অযথাই গিয়ে বসলেন বসে আবার উঠে আসলেন তিনি তাবেইকে বলতেছেন তুমি আমাকে জিজ্ঞেস করবে না কেন আমি এখানে গিয়ে বসেছি কারণ আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে এই জায়গাটাতে বসে প্রস্রাব করতে দেখেছিলাম কিন্তু আমি যখন অতিক্রম করতেছি আমার যদিও প্রস্রাব ধরে নাই কিন্তু এই জায়গাতে রাসুল্লাম বসেছিল এটা আমি জানি আমি এখান থেকে সরে যাওয়াটাকে পছন্দ করতেছি না এই আমি একটু বসে আসলাম এটা না ইত্তেবা তারা কোনোদিন পার্থক্য করবে এটা সুন্নত না ফরজ যারা রাসুলামের এই ক্ষেত্র পর্যন্ত অনুসরণ করতেন আল্লাহ আমাদেরকে সাহাবা একরামদের মতো রাসুল ইসলামকে মেনে চলার তৌফিক দান করেন আমিন রাব্বাল আলমিন